ওই অনুরাগের ঘরে সাহস করে আগে গে জারসের চাবি ওরে খেপা মন যদি তুই সেই দেশে মন যদি ਸਰ ਕੋ ਜੋ